অযত্ন আর অবহেলায় ঝালকাঠি জেলা স্টেডিয়ামটি এখন গবাদি পশুর অভয়ারণ্য গেট সীমানা প্রাচীরও ভেঙে গেছে প্রতিদিনই জমে ওঠে মাদক সেবীদের আড্ডা তদারকি না থাকায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়ামটি খেলার কাজে না আসায় ক্ষোভ ক্রীড়াপ্রেমীদের পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট মাঠে চড়ছে গরু ছাগল আর দর্শক গ্যালারি দখল করে আছে খড়কুটো এই দৃশ্য ঝালকাঠি শহরের বিকনা এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামের অযত্ন আর অবহেলায় বছরের পর বছর ধরে ভেঙে পড়ছে স্টেডিয়ামের গেট আর সীমানা প্রাচীর স্থানীয়রা জানান স্টেডিয়ামটাতে অস্থায়ীভাবে নিয়োগ দেয় একজন নস্যগ্রহী থাকলেও কম বেতনের অজুহাত দেখিয়ে সেখানেই শুরু করেছেন হাঁস মুরগির খামার আর গরু ছাগলের অবাধ যাতায়াত নষ্ট করেছে স্টেডিয়ামটির পরিবেশ অন্যদিকে নির্মাণ কাজের শুরুতেই নানা অনিয়মের অভিযোগ ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফলে অবকাঠামোগত নানা সমস্যাও প্রকট আকার ধারণ করেছে মাঠ ভরাটে বালু ব্যবহার করায় খেলার কোনো পরিবেশ নেই বলে জানান সংশ্লিষ্টরা আমি তো গরু ছাগল কিছু পালিনি আমি একটা গরু পালি হাঁস ওই যে ছাগল যা দেখেন সব বাইরে রাত্রে চলে এখানে মাদবের আড্ডা আর দিনে আপনার গরু ছাগলের খামার বানাই রাখছে যখন ফুটবল টুর্নামেন্ট চলে তখন দেখা যায় বিভিন্ন লোকজন মাঠের ভিতরে ঢুকে যায় তখন একটা সংঘর্ষের তৈরি সৃষ্টি হয় স্পোর্টসের ফার্স্টই ইয়ে হলো যে সেফটি ফার্স্ট আপনার ভালো মাঠ হলে ভালো ক্রীড়া নৈপুণ্য দেখানো যায় এদিকে স্টেডিয়ামের সার্বিক উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার সহ মন্ত্রণালয়ে দুবার আবেদন করা হয়েছে বলে জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরাদ্দ পেরে সব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস তার যে পরিমাণ জাতীয় ক্রীড়া পরিষদ দিয়ে অর্থ দেয় তা থেকে আমরা মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করা সম্ভব আমাদের আমাদের পক্ষে সম্ভব নয় তথাপিও আমরা কিছু কিছু কাজ আমরা নিজের অর্থায়নে করেছি যাতে খেলোয়াড়রা খেলতে পারে দুই সালে ছয় কোটি টাকা ব্যয়ে সাড়ে নয় একর জমিতে ঝালকাঠি জেলা স্টেডিয়ামের কাজ শুরু হয় নির্মাণ কাজ শেষে দুই সালে জাতীয় ক্রীড়া পরিষদ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থাকে স্টেডিয়ামটি হস্তান্তর করে সময় সংবাদ ঝালকাঠি